আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে গ্রামের প্রতিটি লোক কোটিপতি কিভাবে কোটিপতি হলেন এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন গ্রাম বললেই আমাদের চোখে ফসলের ক্ষেত কাঁচা রাস্তা মাটির বাড়ি এমনই ছবি ভেসে ওঠে কিন্তু বিশ্বে এমনও কিছু গ্রাম আছে যেগুলো অত্যাধুনিক লাইফস্টাইল এবং সব রকম সুযোগ সুবিধার দিক থেকেও শহরকেও পিছনে ফেলে দেবে চীনের জিয়াংশু প্রদেশের এই গ্রামটির নাম হুয়াক্সি এটাকে বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম বলে দাবি করা হয় এটি সুপার ভিলেজ নামে পরিচিত উনিশশো সালে গড়ে ওঠে গ্রামটি স্থানীয়দের মতে ক্ষেত খামার কাঁচা বাড়ি রাস্তা প্রথম দিকে আর পাঁচটা গ্রামের মতোই ছিল হুয়াক্সি কিন্তু গ্রামটি আধুনিক রূপ পায় কমিউনিস্ট পার্টির প্রাক্তন সেক্রেটারি ইউরেনবাওয়ের অক্লান্ত প্রচেষ্টায় হুয়াক্সিকে সোশ্যালিস্ট গ্রামের তকমা দিয়েছেন গ্রামবাসীরাই দাবি করা হয় একসময় যারা চাষ করে জীবিকা নির্বাহ করতেন আজ তারাই কোটিপতি গ্রামের প্রতিটি বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে কমপক্ষে দশ লাখ ইউয়ান অর্থাৎ এক কোটি আট লাখ টাকা এই গ্রামে সব মিলিয়ে দুই হাজার জনের বসবাস স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই গ্রামের প্রত্যেক বাসিন্দাকে বিলাসবহুল ঘর গাড়ি এবং জীবনযাপনের সব রকম স্বাচ্ছন্দ্য সুবিধা দেওয়া হয় এবং এই সুবিধা পাওয়ার জন্য বাসিন্দাদের গেটের কুড়ি খরচ করতে হয় না তবে এই সব সুবিধা ভোগ করেন শুধু গ্রামের আসল বাসিন্দারাই গ্রামটিতে রয়েছে বেশ কয়েকটি বড় বড় শিল্প যার শেয়ার হোন্ডার গ্রামবাসীরাই সংস্থার বার্ষিক লাভের অংশ দেওয়া হয় তাদের গ্রামটি এত সমৃদ্ধ যে এখানে বাহাত্তর তলা বহুতল রয়েছে আছে শপিং মল এবং অত্যাধুনিক থিম পার্ক শুধু তাই নয় চাইলে হেলিকপ্টার পরিষেবাও সহজেই পাওয়া সম্ভব গ্রামের প্রতিটি ঘরের আকার এবং নকশা একই রকমের বাইরে থেকে দেখে মনে হবে হাজারো হোটেল সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে নিয়মের দিক থেকে বেশ কড়াকড়ি রয়েছে হুয়াকসিতে এখানে সপ্তাহে সাত দিনই কাজ করতে হয় গ্রামবাসীদের কোনো ছুটি নেই শুধু তাই নয় গ্রামের জুয়া মাদক সব নিষিদ্ধ গ্রামের আরও আকর্ষণীয় যে বৈশিষ্ট্য তা হলো কেউ যদি একবার এই গ্রাম ছেড়ে চলে যান তাহলে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দেয় প্রশাসন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ